হ্যালো বন্ধুরা আমি আরিফ খান জয় আজকে আপনাদের বলবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আপনার ম্যাথ ম্যাথের প্রবলেমগুলো সমাধান করতে পারবেন অর্থাৎ আপনার অঙ্কের সমাধান বের করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমেই আপনার ক্যামেরা ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন এবং সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন চলুন দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে কাজটি করতে হলে আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে তো চলুন প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ফটো ম্যাথ দিকে সার্চ করে এখান থেকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করাই আছে দেখুন rating four point six ten million use uh, করে এই সফটওয়্যারটি আর যেহেতু ডাউনলোড করেছে চলুন আমি ওপেন করে দেখাচ্ছি দেখেন এখানে আপনি যদি এখানে এসে হচ্ছে অঙ্ক তুলে সমাধান নিতে পারেন আবার ফোনের ক্যামেরার মাধ্যমে সমাধান চলুন দেখা যাক কীভাবে ক্যামেরাতে সমাধান নেওয়া যায় দেখেন ত্রিকোণমিতির একটি অঙ্ক কীভাবে সমাধান নিয়ে যায় দেখেন অটোমেটিক স্ক্যান নেয় প্রথমবার অ্যান্সার ভুল আসতে পারে এই যে এবার দেখেন অ্যান্সার ঠিক আছে এই ফুল অঙ্ক দেখেন শুধু এইটুক ধরলেই প্রমাণ করতে বলছে তখন এইটুক ধরলেই চলে আসবে দেখেন আমাকে সমাধানটা দেখেন কীভাবে করা হয়েছে সব ভেঙে ভেঙে দেখাই দেবে দেখেন এখানে যে টিপ দেওয়া হয় দেখেন কিভাবে হয়েছে পরবর্তী লাইন কিভাবে হয়েছে দেখেন সব এ টু জেড দেখিয়ে দিবে ওকে আবার গ্রাফ আকারে এগুলো দেখিয়ে দেয় এখন বর্তমান নতুন আপডেট আছে গ্রাফ আকারে এখন দেখিয়ে দেয় এখানে হিস্টোরি আছে কি কি স্ক্যান করা হয়েছে সব কিছু বুঝছেন আচ্ছা আবার দেখুন দেখুন মনে করেন যে অঙ্ক করতে করতে বেঁধে গেছেন এখন ক্যালকুলেটার অঙ্কগুলো তুলে যোগ অথবা ভাগ করতে হলে টাইম লাগবে আপনি তখন আপনার ফোন দিয়ে সমাধান নিতে দেখুন যদি কোনো ম্যাথ খাতায় তোলার পরে সমাধান চান তাহলে ক্যামেরায় টিপ দেবেন স্ক্যান করবেন এ দেখেন ভুল উঠছে তো আচ্ছা দেখেন সঠিক উঠছে দেখেন কীভাবে সমাধান হয়েছে এগুলোর শর্টকাট অংশের সমাধান দেখিয়ে দেয় দিচ্ছেন এটার গ্রাফ আসে না এরকম যোগ তো এই জন্য আর কি সমাধান গ্রাফ আর আসে নাই আচ্ছা এই পর্যন্ত আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ